অনি স্পিন নামে নতুন ইভেন্ট যেখানে বিশ একশো আশি এবং চল্লিশ ডায়মন্ডের স্পিন রয়েছে বিশ ডায়মন্ডে একটা স্পিন করে এটা হচ্ছে সিঙ্গেল স্পিন আমাদের একশো আশি ডায়মন্ডে হচ্ছে দশ স্পিন এবং চল্লিশ ডায়মন্ডে যেটা সেটাও সিঙ্গেল কিন্তু ওটা হচ্ছে স্পেশাল তো আমাদের বিশ ডায়মন্ডের সিঙ্গেল স্পিনটা করা হয়ে গিয়েছে এখন চলতেছে হচ্ছে আমাদের একশো আশি ডায়মন্ডের স্পিনটা এখন আমাদের যেহেতু একশো আশি ডায়মন্ডে দশ স্পিন তো দশটা আইটেম সিলেক্ট করা হবে দেখা যাক এই দশটা আইটেমের মধ্যে থেকে আমরা আমাদের গাড়ি স্কিনটা পাই কিনা কারণ এই ইভেন্টে আমাদের এমপি ফাইভের নতুন গাড়ি স্কিনটা দিচ্ছে আর মেইনলি ওই গান স্ক্রিনটা নেওয়ার জন্য আমরা এই ইভেন্টটি স্পিন করতেছি আর কি দেখা যাক মান আচ্ছা আমাদের স্পেশাল যে ইগুলো রয়েছে চল্লিশ ডায়মন্ডের স্পেশাল স্পিন ওগুলোতে আমরা এখন স্পিন করব পাঁচটা করার চেষ্টা করি ঠিক আছে তারপর যেই করব কারণ আমাদের স্পেশাল কিছুই তো দিতেছে না আচ্ছা আরেকটা করি ভাই বুঝলাম না চল্লিশ ডায়মন্ড স্পেশাল স্পিন রেখে রেখে লিখে রেখেছে কিন্তু একেবারে সিম্পল সিম্পল জিনিসগুলোই ধরে দিয়েছে গাই চল ও ভাই পেয়ে গিয়েছি সেকেন্ড যে আমাদের দশটা স্পিনের ছিল একশো আশি ডায়মন্ডে ওইটাতে পেয়ে গিয়েছি গাইজ আমাদের এমপি ফাইভ এর নতুন স্কিনটা গাইজ দেখা যাক মানে এই স্কিনটা আসলে দেখতে কেমন আমাদের কালেকশনে আমরা যাব ওইখান থেকে আমরা চেক আউট করবো আমাদের নতুন যে স্কিনটা আমরা নিয়েছি এটা আসলে দেখতে কেমন আর এছাড়া ও ভাই অ্যানিমেশন রয়েছে রে এটা কি মাছ পানির ভিতর থেকে এমপি ফাইভটা তুলে আনলো আর তার ভাই এনিমেশনটা জোস করেছে ভাই আর এটা তো double rate Yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা সাউন্ড ভিডিও ট্রেলার তো দেখে ফেলে আমাদের গেমে আসা নতুন এন্ট্রি পাইবে গাড়ি নিয়ে নিয়েছি যেইখানে ডাবল রেট অফ ফায়ারের পাশাপাশি আনমার পেনিট্রেশনও বাড়ানো হয়েছে আর আজকে আমরা ওই এমপি ফাইভের স্কিনটা সহ র্যাঙ্কে সোলো ভার্সেস ডিওতে শুধুমাত্র এমপি ফাইভ দিয়ে খেলে ফেলেছি পুরোটা ম্যাচ যেইটা দেখলেই তোমরা বুঝে যাবে এই স্কিনটা কেমন তো গাইজ একটা মুহূর্ত মিস না তো without wasting any time let's today's video ব্যাংকের আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি বিমা শক্তিতে এই যে এই কারণে নামার সাথে সাথে পেয়ে গেলাম পাঁচটা আই মিন পাঁচশোর মতো টোকেন আর এইখানে রয়েছে আমাদের বাজার মানে হচ্ছে ভেন্ডিং মেশিন চান্দ আমাদের এমপি ফাইভের চ্যালেঞ্জ আজকে আমরা করতে যাচ্ছি এমপি ফাইভ খোঁজাও লাগবে না ভেন্ডিং মেশিন থেকে এমপি ফাইভ এক্সট্রা কিনে নিতে পারবো গাইস আজকে আমাদের নতুন যে স্কিনটা এসেছে গেমে ওই স্কিনটা সহ র্যাঙ্ক ষোলো বছর জুয়োতে রয়েছে এই ষোলো বছর জুয়োতে শুধুমাত্র এমপি ফাইভ দিয়ে পুরোটা ম্যাচ খেলবো মানে অন্য কোনো রকমের গান আমরা নিতে পারবো না দেখা আমাদের এই এমপি ফাইভ এই ধরো ধরো ধরো এই জিনিসটাকে নিয়ে এমপি ফাইভের করবে এমপি ফাইভে তো আমাদের লাগে না তো মাসেল লেভেল থ্রিটা অনেক বেশি ইম্পর্টেন্ট নিয়ে নিয়েছি guys MP five X guys এখানে এমপি ফাইভ পেয়ে গিয়েছি আর আমাদের লেভেল থ্রি বেস্ট পেয়ে আর কি লাগে বলো একটা চ্যালেঞ্জ এই সিরে বিভাশক্তিতে এনিমি নামলো না কেন আমি আরো দোয়া করতেছিলাম না আমার টাইমে নেমো না নেমো না আগে এমপি ফাইভ এক্সট্রা পেয়ে যাই তারপরে যে ফাইট হবে কিন্তু আগে না কিরে উপরে আরে আগে এগিয়ে চলে যাবে আরেকটু আরেকটু আরেকটু ক্যাপাসিটি আরে আরে চলো অল্প একটু আরে ভাই অল্প একটু রে কিভাবে এদিক ওদিক করে ভাই ভাই প্রথম গুলিটা লেগে গিয়েছে টু আরে বাবা দাঁড়া এদিকে আসো তোমার মারতে হবে তাড়াতাড়ি করো তোমার টিমমেট আবার আছে নাকি এই সঙ্গে রয়েছে নামতে দেখিনি একজন কেউ চন্দ্র এখানে এসে পড়েছে ভাই এমপি এর ডাবল রেট অফ ফায়ার রয়েছে অনেক বেশি বেশি করে এস এম লাগবে এইটা ফর শিওর ম্যান আমাদের এমপি ফাইভ এর নতুন স্কিনটা গাইজ দেখতে মোটামুটি মোটামুটি ভালোই ভাই এই যে এখানে দেখো ভাই মোটামুটি ভালোই আমাদের অ্যানিমেশন বাগারা ওই টাইমে আরো বেশি ভালো লাগতেছিল পিছনে বান্দরকে নিয়ে আমাদের খড়গঞ্জ ঝুলে ঝুলে যে গিরে গিরে ভাই আরে আর জাকের উপর নেওয়া লাগতো সেটা মারতে পারবো প্লিজ চলে যাও না রে ট্রাকের উপর নামলে ইজি একটা কিল পেয়ে যেতাম অব্বি লেভেলে এইম করতে পারবো নাকি ওরে চান্দু ভাই এই টুয়াটার জন্য একটা লাইক দিয়ে দাও তাড়াতাড়ি করে এখনই ভিডিওটার মধ্যে ভাই কোন লেভেলে টুয়াটা এ হ্যালো ভাই একটু সেলিব্রেটও করতে দিবে না ভাই এইভাবে করে আমি ভেবেছিলাম কিলটা হারাইছি এই টাইমে কিলটা পেয়ে গিয়েছি এ চান্দু আমার কাছে আর গ্লোয়াল নেই তো একটু সারপ্রাইজ দিয়ে দিয়েছো ভাই দুটো গ্লোয়াল একসাথে মেরে দিয়েছি চান্দুকে দেখতে ভাই ও দুটো আর আচ্ছা সমস্যা আমাদের টমেটো আমি জানি আরে এটা তো গ্লোয়ালের এই পাশে ছিল আমি খেয়াল করিনি ভাই এটার এটার কালারটা গ্লোয়ালের সাথে মিলে গিয়েছিলাম আমি করি এটা গ্লোয়ালটার গ্লিচ হয়ে গেছিল ওর এই সেকেন্ডের মধ্যে ফেলতে পারতাম দাঁড়াও দাঁড়াও তোমাকে মেডকিট নিতে দিতেছি না এটা দেখো এদিকে একটা কোন দিকে যাবো কোন দিকে এদিকে আসবো আবার এদিকে আরে চান্দুরা বেচারা মারতে পারতেছে না ভাই এদিকে ওদিকে এদিকে ওদিকে করতে করতে বেচারা আর মারতেই পারলো না গাইজ আমাদের তিনটা গিল অলরেডি হয়ে গিয়েছে কিন্তু ভাই এই ঝুলন্ত অবস্থায় যেটা টুয়া মারলাম না এই টুয়াটা অন্য লেভেল গাড়ির আওয়াজ পেলাম না বাম্পাস থেকে নাকি এটা কি সোজা নেমে গেল হুট করে আরে আছে তো এখনো আছে এ চান্দ হ্যালো ও ভাই আরে গাড়ি উঠাতে পারছিল গ্লুয়াল ওইদিকে কেন মারতে সবাই পিছে তো দেখো তোমার টিমমেট কই রে গাড়িতে তো ছিল না ভাই তোমার টিমমেট কই আচ্ছা এটা খাইতে থাকো ততক্ষণে তোমার টিমমেটকে একটু খুঁজি টমেটো ভাই বাজারের টাটকা টমেটো কোনো সমস্যা নাই ব্যথা পাবা একবার আরামসে মরে যাবা আরে চান্দ এটা টিমমেটের তো কোনো খোঁজ খবরই নেই হচ্ছে দুটো টিম দেখলাম এক্সট্রা একটা এনিমিকে দেখলাম ওদের মতো তো ফাইট হয়নি তাহলে এ একটা এসে পড়েছে ধরো এটাকে একেবারে বই আর মুখের সামনে এসে সারপ্রাইজ দাও ভাই কেন এভাবে করে সে তো বেরোবে নাকি একটু যদি বলতে একটু যদি আরে আমার টিমমেটার কাছে কেন চলে যেতেছো সিঙ্গেল এসেছো সিঙ্গেলে মাইন খাও না উড়ে বেরিয়েছে ও ও এটা সিঙ্গেল পাবলিকই ছিল চান্দু টুয়া খেয়ে গিয়েছে এমপি ফাইভ এক্স এর মারাত্মক টুয়াগুলো লাগতেছে না বাবা কিন্তু কিন্তু ড্যামেজের দিক দিয়ে না একটু কম ই করতেছে আমি আরও বেশি এক্সপেক্ট করেছিলাম আমাদের আমার পেনিট্রেশন যেহেতু আছে কিন্তু তারপরও ভাই রেট অফ ফায়ারের জন্য ক্লোজ রেঞ্জে ড্যামেজগুলো কম খাইলো যখন হেড লাগে না ভাই একেবারে এ ভাই দেখছো নি দেখছো নি করে ছোট্ট ছোট্ট ড্যামেজে কিন্তু হেডশট লাগতেই থাকে ভাই দাঁড়া টমেটোটা তুমি খাইতে থাকো ততক্ষণে তোমার টিমমেটকে একটু খুঁজি কোন দিকে তোমার টিমমেট পাবলিকগুলো ওরে পিছন দিকে আর টিমমেট ও এদিকে ফাইট চলতেছে আচ্ছা দাঁড়াও আস্তে আস্তে একটু ওয়েট করো একটু ওয়েট করো বেশিক্ষণ লাগবে না তোমার টিমমেট এতক্ষণে আরেকজনের সাথে ফাইট করতেছে তোমার খোঁজ খবর না সমস্যা নাই তোমার শাস্তি আমি তোমার দিয়ে দিব নি আস্তে আস্তে একটু ওয়েট করো টিমমেট একটু ওয়েট করো চান্দু কোন দিক দিয়ে রয়েছে যেখানে আমাদের বাউন্টি মানে প্রথম কিলটা করেছিলাম ঘুরে ফিরে সেখানে আসতে হলো আমাদের নাকি এখানে ভিতরে রয়েছে গ্রেনেড দিয়ে মেরে ফেলতে পারবো নাকি এদেরকে কোনটা আরে রে উল্টা দৌড় মারছে রে এ ভাই এদিকে আমি এদিকে আরে বলে হেডশট লাগে আবার কেমন রে বাবা এ দশ দশ বারো বারো করে কেন এই করতেছো করে ড্যামেজ দিলে তো ভালোই ড্যামেজ দেয় না দিলে কর দিতেই চায় না একটু ওয়েট করো এটা একটু আরে ভাই কি শুরু করেছে এটা এত কেঁপে গেছো কেন সরি এত ভয় পাচ্ছ কেন ভাই হ্যালো আসো আর এটা দৌড়ের উপরে উৎসাহ খাইতেছে চান্দু দৌড়ানো বন্ধ করতেছে না এইবার তো থামছে মনে হয় এইবার তো থামছে আরে আবারও বাঘা যাইতেছে ভাই আর কত বাঘবা ভাই আমি ভাই এটার কাছে গ্লুয়াল ছিল এইবার তো তোর কত যাক কিন্তু তো ভাই এটা টিমমেটও ছিল আনবাসি সিঙ্গেল পাবলিক পরে এর জন্য বেশি ভয় পাইতেছে তারপরেও ভাই এত বাঘাতে তো ওপি টু আমরো ও টিমমেট না কিরে এটা ওর টিমমেট ছিল না ভাই এই চান্দ আমার কিলটা চুরি করলাম প্রথমে যেটাকে ডাউন করলাম আর আছি ভাইরা সাতটা কিল আর একটা দেখো একেবারে সামনে এয়ারশিপের ড্রপ পড়েছে এই টাইমে লাগবে এস এম জিএমও কোনো রকম এস এম জিএমও দিয়ে দিও চান্দু ওরে এখানে তো গ্লুয়ালও রয়েছে রে তাড়াতাড়ি নিয়ে নাও কিরে আরে সামনে টপকাই স্যার সামনে টপকি আছে এটার ভাগ্য এত খারাপ রে বুঝাইতেছে এখানে তার মানে এনিমি ও টিমমেট না এটা চন্দ্রকে ডাউন করে বলছে মনে যেটা ঘুষাইতেছিল আমার কিলটা তুমি চুরি করবে ভাই আর কিল নিয়ে নিয়েছিল রে চন্দ্রকে তোমাকে মারা লাগবে গুলু আল মারো ভাই গুলু মারো গুলু বেচারা হাতের গ্লুয়ালটা মেরে মারতেই পারছিল না গ্লিচ হচ্ছিল না গিটার বুঝলো এই ধরো ধরো ধরো এই পাশে গ্লুয়াল মারা কেন চন্দ্র হ্যালো কেউ আছে নাকি আর আস্তে আস্তে আরেকটা কিলকে পেতে পারবো আমরা যদি পারি আরে ভাই ওইখানে এনিমি আছে দুজন আমার কাছে এমো আছে মাত্র উনপঞ্চাশ সেকেন্ডের মধ্যে ও যাক অ্যাক্সেট পেয়ে গিয়েছি গ্লুওয়ালা পেয়ে গেছে ওই দেখছো এনিমি আরেকটা কইরা তোমার টিমমেট কই ঘুরে ঘুরে কোন দিক দিয়ে না ওরে আর মাত্র একজন আছে দুইজন এনিমি অ্যালাইভ ছিল আরে চান্দুর আগে বলবা না গ্রেনেড আর বৃষ্টি বাবা রে বাবা দেখছো নি ও টমেটো মারতেছে আমার দিকে কিন্তু আমি যে তোমার দিকে আর আছি টমেটো বৃষ্টি মারতেছি এটা তো দেখো নি তুমি মারবা একটা টমেটো কিন্তু তোমার উপর একেবারে টমেটোর বৃষ্টি বইবে রে বাবা চান্দুর টমেটোর বৃষ্টি বইয়ে বইয়ে একটা লাস্ট কিলটা করে ফেললাম এবং আমাদের এগারোটা কিলে আমাদের খরগোশের মাথায় আমরা বুইয়াটা নিয়ে আসলাম ভাই এমপি ফাইভের নতুন স্কিনের ভুইয়া ওপি এই ছিল আমাদের নতুন এমপি ফাইভ দিয়ে র্যাঙ্কে সোলো ভার্সেস জুও এর ভিডিওটা আর গাইজ আমাদের এমপি ফাইভটা যেই ইভেন্ট থেকে আমরা নিলাম না ওই মেইন প্রাইস কিন্তু ছিল একটা বান্ডিল ওই বান্ডিলটা কিন্তু আমাদের নেওয়া হয়নি কারণ আমাদের মেইনলি হচ্ছে আমাদের এমপি ফাইভটা কিন্তু তোমাদের জন্য আমি বান্ডিলটা খুলে দেখাবো যে কত ডায়মন্ড লাগে এবং বান্ডিলটা দেখতে কেমন সেইটা হচ্ছে আমাদের তেইশ তারিখে মানে কালকে সকাল নয়টার দিকে ফেসবুকে লাইভ স্ট্রিমে আসার সাথে সাথে ঠিক আছে সকাল নয়টার দিকে গাই সবাই চলে আসো দেখে ফেলো এই বান্ডিল বান্ডিলটা বের করতে আমাদের কত টাইম লাগে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানাই কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলো একটা কমেন্ট চেয়েছি আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াব গাইজ আজ এ পর্যন্তই till next video or stream আল্লাহ হাফেজ গাইজ পিস